আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন নতুন ফ্রিলান্সাররা অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করেন কিন্তু অনেকাংশে দেখা যায় যে কাজ তারা পান না আজকে আমি একটি ট্রিক্সের কথা বলে দিব যাতে করে খুব সহজে সবার আগে আপনি ট্রিক্সটি অবলম্বন করে কাজ পেয়ে আপনি আর্নিং করতে পারেন সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাব আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন শুরু করা যাক অলরাইট বন্ধুরা আমি চলে এসেছি আমার ফিচারের মধ্যে আপওয়ার্কের মধ্যে আপনি যে রিলেটেড টপিকস বা নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনার অ্যাকাউন্টের মধ্যে সবসময় সেই ক্যাটাগরির কাজগুলো শো করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল ডিজাইন আমি ইউটিউব থাম্বনেল ডিজাইনের পর যখন চার্জ দিয়েছি এখানে প্রায় পাঁচশো আটচল্লিশটি প্রায় পাঁচশো আটচল্লিশটি কাজের অফার এখানে রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে কাজটি রয়েছে সেটি একদিন আগে পোস্টেড হয়েছে এবং পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় যে কাজটি এক ঘন্টা আগে পোস্টেড হয়েছে এবং পাশাপাশি আরও অনেকগুলো হিউজ পরিমাণ কাজ সবার আগে কিভাবে আপনি এই নোটিফিকেশন পেয়ে যেতে পারেন বা আপনার মোবাইলে হোক বা আপনার পিসিতে হোক সেই ট্রিক্সটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমে যে কাজটি করতে হবে সরাসরি আপনি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন আর এস এস ফিট এক্সটেনশন এটি কিছুক্ষণ আপনি সার্চ দিবেন তখন আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে সরাসরি আপনি একটু স্কলিং করে চলে যাবেন এখানে যেটি দেখতে পাচ্ছেন আগে ফিট রিডার্স ফর ক্রোম এটি আপনি ওপেন করবেন ওপেন করার পরে সরাসরি আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে ইন্টারফেসটি হচ্ছে এই ধরনের আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পূর্বে এখানে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যাতে করে আপনি এই ফিচারগুলো অর্থাৎ আপনি এই ওয়েবসাইটটি ফ্রিতে ইউজ করে করতে পারেন সো আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি এখানে যদি নতুন হয়ে থাকেন তাহলে গেট স্টার্ট করতে ক্লিক করবেন আর যদি আপনি ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে লগ ক্লিক করবেন আমি লগ ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন পাবো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন আর যদি আপনি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে গেট স্টার্টেডে ক্লিক করে আশা করি বুঝতে পেরেছেন অথবা লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনি এখানে সাইন আপ বাটন যেটি দেখতে পাচ্ছেন সেই সাইন আপের মধ্যে ক্লিক করে আপনি এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে খুব সহজে সিম্পলি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে যে ফিচারটি আপনার সাথে সামনে উপস্থিত হবে সেই ফিচারটি হচ্ছে এটি তার মানে আপনার সামনে এই ধরনের একটি ফিচার উপস্থিত হবে অর্থাৎ আপনি খুব সহজে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে তার মানে আপনি যখন এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং রিটাই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে এবার যে কাজটি করতে হবে প্রথমত আপনাকে ওয়েবসাইটে ক্লিক করতে হবে ওয়েবসাইটে আসার পরে এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন এই এখানে ইউআরএলটি সাবমিট করতে হবে কোথাকার ইউআরএল আপনি সাবমিট করবেন সরাসরি আপনি আপওয়ার্কের যে নোটিফিকেশন ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি আপনি কপি করবেন কপি করার পরে দেন আপনি এখানে চলে আসবেন সো আমি এখানে চলে আসলাম চলে আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি সিম্পলি পেস্ট করার পরে এটি অ্যাড হয়ে গেল তার মানে একটি নোটিফিকেশন আমি এটির সাথে অ্যাড করে দিলাম খুব সহজেই একটু ওয়েট করুন ওয়েট করার পরে আপনি এখানে দেখতে পারবেন please verify you're you are human এখানে একটি আমার নতুন অ্যাকাউন্ট তো আমাকে ভেরিফাই করতে বলতেছে আমি যখন এখানে ভেরিফাই করে নিয়েছি দেখুন এখানে আমার যে কাজগুলো ছিল সেই সব কাজগুলো কিন্তু এখানে শো করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব সহজে আমি এই প্রসেসটি অবলম্বন করে নিমিশেই কিন্তু আমি এই কাজটি করে নিয়েছি তার মানে আমি খুব সহজেই আপওয়ার্কের যে কাজগুলো পোস্টেড হয় সে কাজগুলো আমি এখানে দেখতে পাচ্ছি চাষ করতে পেরেছেন এবার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে এডিট ফিডে আপনি ক্লিক করবেন এডিট ফিডে ক্লিক করার পরে আপনাকে এই অপশন নিয়ে আসবে এই অপশনে আনার পরে আসার পরে প্রথমত যে কাজটি করতে হবে সরাসরি আপনি নোটিফিকেশানে ক্লিক করবেন নোটিফিকেশন আসার পরে আপনি জাস্ট সাউন্ড অফ আছে সেটি অন করে দিবেন এবং এই যে ডেস্কটপ যেটি দেখতে পাচ্ছেন সেই ডেস্কটপটি অন করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ এই সাউন্ড এবং ডেস্কটপ এই দুটো কাজ অন করে দেওয়ার পরে তার মানে এই বাটন অন করে দেওয়ার পরে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েডে তার মানে মোবাইল ফোনের মধ্যে অথবা কম্পিউটারের মধ্যে যখন লগ ইন থাকবেন বা কানেক্টেড থাকবেন সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে আসবে যদি কোনো ক্লায়েন্ট আপনার রিলেটেড যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির উপরে জব পোস্ট করে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং খুব সহজেই নোটিফিকেশন পাওয়ার পরে আপনি জবের জন্য বিট করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ছোট্ট টিপসটি অবলম্বন করে আপনি সবার আগে এগিয়ে যাবেন এগিয়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন দুটো সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে এই ধরনের latest learning and earning related informative informative ভিডিওগুলো পেয়ে যেতে পারেন